আসসালামু আলাইকুম কেটিএস পয়েন্ট থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্ট গ্রাহক হোল্ডার যারা রয়েছেন তাদের জন্য এই ভিডিও তো প্রথমে আমি আমার ব্যাংক এশিয়া মাইক্রো মার্চেন্টটি ওপেন করছি দেখুন এখানে কিছু সমস্যার জন্য এই ভিডিওটা আসলে আপনি যখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার চেষ্টা করবেন তখন দেখবেন এজ রকম please register your device using re registration option এটা প্রায় সবারই আসবে আমার ক্ষেত্রেও এসেছিলো আমি রি রেজিস্ট্রেশনটা করে নিছি তখন কিভাবে আপনার ব্যাঙ্ক হিসেবে মাইক্রো মার্চেন্টটি রি রেজিস্ট্রেশন করবেন তো আমি চলুন ভিডিওটা শুরু করা যাক তো রি রেজিস্ট্রেশন ছাড়া আপনি আপনার ব্যাঙ্ক হিসেবে মাইক্রো মার্চেন্টে ঢুকতে পারবেন না এবং বাধাভুক্তির টাকাও বের করতে পারবেন না তখন দেখুন এখানে আমি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে চাই তখনই রি রেজিস্ট্রেশন করতে বলবে তো রি রেজিস্ট্রেশনে যাওয়ার পর দেখবেন এই যে নিচে দুইটা বাটন আছে ফরগেট পাসওয়ার্ড এবং রি রেজিস্ট্রেশন তো আমি আমি রি রেজিস্ট্রেশনে চলে গেলাম এখানে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ করবেন দেখুন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ দেওয়া আছে সেক্ষেত্রে দেখুন আমি এবার কনফার্ম করে দেব কনফার্ম দেওয়ার পর দেখুন লেখা আসছে ডিভাইস অলরেডি এক্সাইড মানে আমি অলরেডি এই রেজিস্ট্রেশন করে ফেলেছি তো যাদের ওই সমস্যাটি হচ্ছে যে please registered device using re registration option আসলে এটা করার কারণ হচ্ছে ব্যাংকেশিয়ার মাইক্রো মার্সেন্ট গ্রাহক বিভিন্ন যেমন আমার দুইটা ফোন তিনটা ফোন ছিল তিনটা ফোন এই ব্যাংক এশিয়া মাইক্রো মার্সেন্টের লগ ইন দেওয়া ছিল তো সেক্ষেত্রে এই কারণটা এই রি রেজিস্ট্রেশনটা করার কারণ হচ্ছে যেন একটা ফোনে লগ থাকে এই রি রেজিস্ট্রেশন করার পর আপনি যতগুলো ফোনে লগ ইন দেবেন লগ ইন হবে না আপনি যে ফোন দিয়ে রি রেজিস্ট্রেশন করবেন সেই ফোনে শুধু ব্যাঙ্ক এশিয়ার মাইক্রোমার্সেন্ট অ্যাপসটি চালাতে পারবেন তো সে পর্যায়ে আপনাকে রি রেজিস্ট্রেশন করে নিতে হবে রি রেজিস্ট্রেশন করার পর আপনার এক থেকে তিন কর্মদিবস এমনকি দুই থেকে যখন রি রেজিস্ট্রেশন করবেন দুই থেকে তিন ঘন্টার ভিতর ব্যাংকিশিয়ার হেল্পলাইন থেকে আপনাকে কল করা হবে আপনার যে মাইক্রো মার্চেন্ট অ্যাকাউন্টটা ওপেন করছেন যে নাম্বারে সেই নাম্বারে আপনাকে কল করা হবে তো কল করে আপনার কিছু তথ্য জানতে চাইবে যেমন আপনার নাম অ্যাকাউন্ট হোল্ডারের নাম অ্যাকাউন্ট হোল্ডারের পিতার নাম মাতার নাম এবং জন্ম তারিখ এবং এনআইডির কার্ডের নাম্বার জানিয়ে তারপরে তারা রি রেজিস্ট্রেশন করে দেবে তারপরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন বাটনে গিয়ে পুনরায় যেরকমভাবে লগ ইন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম